আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন এই প্রতিপাদ্য নিয়ে ষোলোতম বছরের মতো এবার পালিত হচ্ছে দিবসটি দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনের অংশ হিসেবে সচিবালয় সহ সব সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় গতকাল সন্ধ্যা থেকে দুই রাত নীল বাতি প্রজ্বলন করা হচ্ছে বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও নীলবাতি প্রজ্বলনের ব্যবস্থা করা হয়েছে কক্সবাজারেও পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই উপলক্ষে সকালে অরুণোদয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক Bibhishan Kanti Das civil surgeon doctor Mahbubur Rahman সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও হিয়ারিং এইড এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এরপরে অরুণোদয় স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় চলতি বছরের রমজানে জনপ্রতি সর্বোচ্চ দুই টাকা এবং সর্বনিম্ন একশো টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন আজ রবিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ফিতরার এ হার নির্ধারণ করা হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন কক্সবাজারের শহরের বৈদ্যঘোনায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত বৈদ্যঘোনা জব্বরগলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় আটককৃতরা হল বৈল্যাপাড়া কচ্ছপিয়া পুকুরপাড়ের শুভধন বড়ুয়ার ছেলে রিপন বড়ুয়া বৈদ্যঘোনা খাজা মঞ্জিলের আবু হানিফের পুত্র মোহাম্মদ রুবেল ও একই এলাকার আবুল কাশিমের পুত্র মোবারক হোসেন এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় পবিত্র রমজান উপলক্ষে টেকনাফ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ছয় হাজার আটশো নারীর মাঝে প্রতিজনকে তিরিশ কেজি করে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রধান অতিথি ছিলেন এও কার্যক্রম উদ্বোধন করেন এ সময় ইউপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল এমএসআই এর অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের দুশো জন উপকারভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে গতকাল পিএম খালি এবং ঈদগাঁও ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পের এ সকল বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় রুম টু রিড কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক শিক্ষকদের দুদিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস এ কর্মশালার আয়োজন করে উপজেলা স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ কর্মশালায় প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ শিখন পদ্ধতিতে পাঠদান বিষয়ে ধারণা দেওয়া হয়েছে এতে বিভিন্ন বিদ্যালয়ের বাংলা বিষয়ের ৩০ জন শিক্ষক অংশ নেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় রাতের ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা সাত মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় চারটা ছাব্বিশ মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা চার মিনিটে চলবে বিকেল তিনটা এক মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল তিনটা এক মিনিটে চলবে রাত নয়টা নয় মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা নয় মিনিটে এবং চলবে চলবে রাত তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত পরবর্তী জোয়ার শুরু হবে রাত তিনটা একত্রিশ মিনিটে এবং চলবে আগামীকাল সকাল নয়টা আটাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে